এক র র র র গাড়ি আটকা খাইটা হইলা হ তুই কেনে যাইছো ক নি অলপ নইলে মুই আর আইবি মুই মালকানগিরি গালি নি হ বুলবাকে আদে না না মুই আর আইবি কাই ওই গাড়ি লগে বুলবাকে তোর সঙ্গে মুই আর আইবি কায় বুলবাকে আ আনা ইয়া তো আনা ইয়া আবা ইয়া আনা ইয়া তো